পেয়ারে হাজরি আউলিয়ার কারখানা মাইজবান্ডা শরীফ হুজুর আপনার একটু স্মরণ করাইয়া দেই মমিন বানানোর কারখানাও মাইজবান্ডা শরীফ কারণ মাইজবান্ডারি তরিকা হচ্ছে পুরান সুন্না ভিত্তিক তরিকায় মাইজবান্ডারিয়া মানুষ মাইজবান্ডার শরীফ আসে কোরআন সুন্দর আলোকে জীবন ব্যবস্থা গঠন করে মমেন হওয়ার জন্য